পারতেছি বাট এখন আপনার ট্রিটমেন্ট চলছে সাত দিনে কতটুকু ইম্প্রুভমেন্ট দেখছেন সাত দিনে যাই হোক twenty five percent twenty five percent আপনি দেখছেন আগে থেকে ইম্প্রুভ হয়েছে স্যার কতদিনের কথা বলেছেন আপনাকে এক মাসের কথা বলেছে আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমাদের একজন পেশেন্টকে আজকে একটু দেখতে এসেছি ওনার ট্রিটমেন্ট চলমান অবস্থায় আছে উনি ট্রিটমেন্টরত অবস্থায় আছেন আজকে ওনার সপ্তমতম দিন কি সমস্যা নিয়ে উনি ভর্তি হয়েছেন এবং চিকিৎসাটা কেমন চলছে একটু রোগীর কাছ থেকে একটু আমরা একটু জানার চেষ্টা করব আসুন দর্শক একটু পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলেন আমার নাম বিপুল গায়েন বিপুল গায়েন বাসা কোথায় আপনার আমার জেলা ফরিদপুর থানা আলফাডাঙ্গা আচ্ছা এই ডিপিআরসি হসপিটালে কি সমস্যা নিয়ে এসেছেন আমি আসছি আমার গিরে ব্যথা নিয়ে। হাঁটুর হ্যাঁ হাঁটু পানি জমে ফুলে যায় আচ্ছা কতদিন থেকে এই সমস্যা এটা দুই বছর ধরে তার আগে সুস্থ ছিলেন হ্যাঁ তার আগে সুস্থ ছিলাম আচ্ছা। আমি ডাক্তার মনে হয় বারো চোদ্দটা ডাক্তার দেখাইছি ফরিদপুর দেখাইছি জগৎ দেখাইছি কোনো কোনো কিছু হয় না এই যাবৎকালে এতজন ডক্টর দেখিয়ে ফেলছেন এই হাঁটু ব্যথা এবং ফুলে যাওয়ার জন্য কি হতো হাঁটা চলা করতে খুব সমস্যা হ্যাঁ, হতো আপনাকে হাঁটতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় আমি হ্যাঁ, সাত দিনে কতটুকু দেখছেন সাত দিনে যাই হোক পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি হ্যাঁ। দেখছেন আগে থেকে ইম্প্রুভ হয়েছে স্যার কতদিনের কথা বলেছেন এক মাসের কথা বলেছে ট্রিটমেন্ট কতবার করে দিচ্ছে প্রতিদিন প্রতিদিন তিনবার করে তিনবার করে দিচ্ছে তো যতটুকু এই যে আপনি বলছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার ইম্প্রুভ করেছে সাত দিনে তো আশা করছেন যে শেষ দিন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ, এরকম একটা আশা করছেন আপনাকে দশার দোয়া আছে ইনশাল্লাহ যে সারা এত পড়ছি আরও কিছু রহমত আছে আল্লাহ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ দর্শক ট্রিটমেন্ট চলমান অবস্থায় আছে আমরা মাঝে মাঝে ওনার সাথে একটু কথা বলে যাব ডে বাই ডে ওনার কতটুকু ইম্প্রুভ করছে কিভাবে ইম্প্রুভ করছে সেই বিষয়গুলো আমরা একটু আপনাদের সামনে একটু নিয়ে আসবো দর্শক দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে উনি অচেরই সুস্থ হয়ে ওঠেন এবং